মাথার চুল আমার মন হয়েছে ব্যাকুল কন্যা তো রাউলা মাথার চুল আমার মন হয়েছে ব্যাকুল ও তোর মনের সামনে প্রেম করিব মনের সামনে প্রেম করিব দিয়ে গোলাপ ফুল কন্যা মাথার চুল তোর রূপের জাদু মানে না রে মন মনের ভিতর রাখমু তোরে খাবি সারাকো দেখারে তোর রূপের জাদু মানে না রে মন মনের ভিতর রাখবো তোরে ভাবি সারা দিবি কি তোর রাউলা মাথার চুল দেখায় আমার মন হয়েছে ব্যাকুল কন্যা তোর আউলা মাথার চুল দেখায় আমার মন আমার সনে যাইবানি রে আমার বাপের বাড়ি ভালোবাসায় রাখবো তোরে করব না আরি আমার সনে যাইবানি রে আমার বাপের বাড়ি ভালোবাসায় রাখবো তোরে করব না আর বকুল ফুল কন্যা তো রাউলা মাথার চুল দেখায় আমার মন হয়েছে ব্যাকুল কন্যা তো রাউলা মাথার চুল দেখায় আমার মন হয়েছে ব্যাকুল ও তোর মনের সামনে ahorrado